আমরা অনেক সময় দেখি আমাদের চ্যানেলে আমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার পরেও আমাদের চ্যানেলে প্রায় সময় কোনো ভিউ আসে না বা সাবস্ক্রাইবার কম হয় তো এর একটা মাত্র কারণ হচ্ছে আমাদের কিছু সেটিংয়ের ব্যাপারে অনীহা এবং ওই সব সেটিংয়ের আমরা সময় কম দিই তো আজ আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও সেটিং দেখাবো যেগুলো আপনারা একটু সময় দিয়ে যদি আপনারা মনোযোগ দিয়ে সেই সেটিংগুলো যদি সেট করে নেন তাহলে আপনার ভিডিওটি অবশ্যই অবশ্যই অনেক ভিউ এবং সাবস্ক্রাইবার পাবেন সো ফ্রেন্ডস তাহলে চলুন আমরা ভিডিও স্ক্রিনে দেখে আসি কীভাবে আমরা এই আপলোড ভিডিও সেটিং করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.